দেশপ্রেমিক ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আমি গাজী মামুন আজ ঐতিহাসিক সাতই মার্চ উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরারদি উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে কি বলেছিলেন সাধারণ মানুষের জন্য কি চিন্তা করেছিলেন এদেশের মানুষের জন্য সেই বিষয়গুলো আমরা গাজীপুর মহানগর তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার কাছ থেকে শুনতে চাই এখন আমরা তার সাথে যুক্ত হব ইসলাম সাহেব আপনি কি আমাকে শুনছেন জি আমি শুনতে পাচ্ছি ওইতে রেসকোর্স ময়দান সাতই মার্চে যে উনিশ মিনিটে বক্তব্য প্রদান করেছিলেন এক বক্তব্যতেই একটি সাদেশ পেয়েছি এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এটা সম্ভব হয়েছিল উনি বলে তোমরা আমার ভাই কেউ দাবি রাখতে না তোমরা মনে রাখবা আমি ঐক্য হচ্ছে বলে আজ আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে সেই সবকে মোকাবেলা করে আন্দোলন করে এবং সেই আন্দোলনে উনি যেভাবে রূপরেখা দিয়েছিলেন আমি মনে করি আন্দোলনটা একটি রাজনৈতিক কৌশল এবং এক প্রজ্ঞার বিষয় ছিল এবং ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিষক যারা তারা এটাকে এক করেছে এবং উনি সুন্দর বলেছিলেন এবারের সংগ্রাম সংগ্রাম সংগ্রাম আমাদের স্বাধীন সংগ্রাম তোমাকে দাবি রাখতে পারবে এই যে তার একটা একটা স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্তভাবে তার যে একটা মানে উল্লেখযোগ্য বক্তব্য আজকে শুধু সারা বাংলাদেশ নয় সারা সে আমাদেরকে অনুপ্রাণিত এবং আমরা যারা একাত্তরের পরবর্তী প্রজন্ম আমাদেরকে সুন্দরভাবে অনুভব করছে বই প্রকাশ আজকে দুই হাজার তেইশ জননীতি শেখ নেতৃত্বে সমস্ত বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা বিধবা ভাতা বয়সা বিভিন্ন উন্নয়ন প্রকল্প আজকে মেগা প্রকল্প আপনারা দেখেছেন আজকে সারা বাংলাদেশের মানুষ জননী সেনার কারণে আজকে আলোকিত হয়েছে পদ্মা সেতু আলোকিত হয়েছে মেট্রো রেল সহ কর্ণফুলের সব সারা আজকে উন্নয়নের যে মেকআপ প্রগুলো চলছে আসুন আজকের এই মার্চের দিনে শপথ করি দলবত নির্বিশেষে আজকে বন্ধু শুধু আমলিগের সম্পদ নয় এটা বাংলাদেশ সম্পদ সকলের বঙ্গবন্ধু আজকের এই দিনে আজকে শপথ নেই বঙ্গ শেখুর রহমানের নেতৃত্বে যেমন লাভ জননেত্রী শেখ নেতৃত্বে সুকৃত বাংলাদেশ গড়ার দৃঢ়তে আমরা এগো কিন্তু কাজের দিক দিয়ে শেখ হাসিনা মনে করি শত সফল হয়েছে এবং মানুষের কাজ করছে বিদায় আস এই করোনা ভাইরাস অনেক দেশ না খেয়ে মাছে অনেকে টিকা পায় আমাদের বাংলায় এত একটা ছোট্ট দেশ এবং এখানে মানুষের ইনকাম অনেক কম সেই সব আমি বলতে পারি জননেত্রী সফল হয়েছে বিনামূল্যে পৃথিবীর কোনো দেশে টিকা দেওয়া বলে আমি আমার জানা নাই এবং আমি প্রাণে বিশ্বাস করি আরেকটি দিক যে আজকে এই পহেলা আপনারা জানেন যে উৎসব এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যত স্কুল সরকারি বিশেষ করে কিন্ডার গার্ডেন এবং প্রাথমিক পর্যায়ে সমস্ত স্কুল এক যুগে এক দিনে সময় আপনার বই উৎসব করা হয় পৃথিবীতে এটা একটা নজির বিহাস এটা বিনামূল্যে করা হয় একমাত্র সেনের কারণে হচ্ছে এটা শেখ হাসিনার কারণে সম্ভব আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ বা আধুনিক প্রধানমন্ত্রী জননীর হাসিনার নেতৃত্বেই শত আপনার বাংলাদেশ আমলিক সরকার সাইফুল সাহেব আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ এবং সেই দেশপ্রেমিক যারা সংযুক্ত হয়েছেন সব ধন্যবাদ বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক এতক্ষণ আমরা যুক্ত ছিলাম গাজীপুর মহানগর তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার সাথে তার কাছ থেকে আমরা শুনছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে যে ভাষণ দিয়েছিল সেই ভাষণ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কতটুকু গ্রহণ করেছিলেন এবং সেই ভাষণে কতটুকু অনুপ্রাণিত হয়েছিল সাধারণ মানুষ এবং আওয়ামী নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই ভাষণ থেকে তারা কি পেয়েছেন দর্শক আবারও হাজির হব আপনাদের পছন্দের কোনো জন প্রতিনিধিকে নিয়ে অথবা আপনাদের পছন্দের কোনো মানুষকে নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ